পান্ডুয়া ছিল একসময় মধ্যযুগীয় আমাদের বাংলার রাজধানী নকশাগুলো বাংলা আরব ফার্সি পটফুল এবং হিন্দুদের আরও বিভিন্ন ধরনের মূর্তি সম্বন্ধে অনেকের অনেক ধরনের প্রশ্ন দেখুন রয়েছে গ্যালারির নিচের অংশের দিকে আরবি ভাষায় লেখা লিপি যার বেশিরভাগ সাবেকি নকশা এবং কিছু গণেশের মূর্তি এই হিন্দু মূর্তিগুলো সম্বন্ধে অনেক ধরনের কথাবার্তা হয়েছিল এর আগে বাংলার ইতিহাস বই থেকে জানা যায় এখানে নামাজ পড়া বন্ধ হয়ে যায় ওই হিসেবে তিনি ব্যবহার করতেন এবং অনুমান করা যায় এখনকার সময় ইট দিয়ে কবর এরকমভাবে বাঁধানো হতো না ভিখারির কবরস্থান হতে পারে সম্ভবত hey everyone welcome back to our channel and welcome to বা অ্যানাদার ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি সো বেসিক্যালি আজকের ভিডিওর ব্যাপারে তোমরা থামলেন অ্যান্ড টাইটেল দেখে জানতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কিসের অপর হতে চলেছে হ্যাঁ অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ আমাদের মালদা জেলার ঐতিহাসিক প্লেস পান্ডুয়ার আদিনা মসজিদের ওপর আদিনার আমরা কখনো যাইনি এর আগে আজকেই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি অনেক ভিডিও দেখেছিলাম এবং অনেক শুনেছিলাম আদিনার ব্যাপারে আমার অনেক ফ্রেন্ডও চলে গেছিলো সেখানে আমাদেরই কখনো যাওয়া হয়নি তো আমরা ফার্স্ট আজকে বেরিয়ে পড়েছি আদিনা এক্সপ্লোর করতে অনেকের অনেক ধরনের কোশ্চেন ছিল তো আমরাও কোশ্চেনের আনসার খুঁজতেই যাচ্ছি বলতে গেলে তাই হয় তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি যারা যারা এখনও অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি নতুন দেখছো এখনও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর পাশের যে বেল আইকনটি আছে সেটাও হিট করে দিও এবং অল নোটিফিকেশন অন করে দিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা এখন চলে এসেছি আদিনার গেটের সামনে এই আদিনাতে ঢুকতে গেলে এক্সট্রা কোনো চার্জ লাগে না টিকিট লাগে না কোনো কিছু লাগে না টোটালি ফ্রি আর এই হলো আদিনা বা জামি মসজিদের ব্যানার এখানে সমস্ত কিছু লেখা আছে যা আমি তোমাদেরকে একটু বাদে বলছি ওকে আদিনা মসজিদটি রয়েছে আমাদের মালদা জেলার ঐতিহাসিক প্লেস পান্ডুয়াতে যা আমি কিছুক্ষণ আগেও বললাম এই পান্ডুয়া ছিল এক সময় মধ্যযুগীয় আমাদের বাংলার রাজধানী যেখানে ইসলামদের রাজত্ব ছিল এবং সিকান্দার শাহ রাজত্ব ছিলেন তিনি এখানে চৌত্রিশ বছর রাজত্ব করেছিলেন এবং তার দ্বারাই নির্মিত এই বিশাল আকৃতির মসজিদ এই মসজিদের সম্বন্ধে স্টাডি করে জানা যায় এই মসজিদটি ছিল আমাদের ভারতীয় উপমহাদেশের বৃহত্তম মসজিদ এটি বেঙ্গল সালতানাতের সময় সিকান্দার শাহ কর্তৃক একটি রাজকীয় মসজিদ হিসেবে নির্মিত হয় তিনি ইলিয়াস শাহী রাজবংশের সদস্য ছিলেন এবং মহিম্মানিত সুলতান এবং বিশ্বাসীদের খলিফার মতো উঁচু উপাধি বহন করেন মসজিদটি সাবেক রাজকীয় রাজধানী পান্ডিয়া পান্ডুয়ায় অবস্থিত বিশাল স্থাপত্য উমাইয়া মসজিদের হাইপোস্টাইলের সাথে যুক্ত যা নতুন এলাকায় ইসলাম প্রবর্তনের সময় ব্যবহার করা হয় অনুমান করা যায় তেরোশো তিপ্পান্ন থেকে তেরোশো উনষাট সালে দিল্লি সালতানাতকে দুইবার পরাজিত করার পর প্রথম দিকের বঙ্গ সালতানাতি সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষাকে টেনে নিয়ে যায় আদিনা মসজিদটি তেরোশো চৌষট্টি সালে কমিশন করা হয় ষোড়শ শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের উত্থানের সাথে সাথে বঙ্গ সালতানাতও ভেঙে যায় এই মসজিদটি রয়েছে উত্তর দক্ষিণে পাঁচশো চব্বিশ ফুট লম্বা এবং তিনশো বাইশ ফুট চওড়া এখানে দুশো ষাটটি থাম এবং তিনশো সপ্তাশিটি গম্বুজ ছিল যার এখন অনেকটাই বিলুপ্ত মসজিদের নকশার কথা যদি বলি তবে এখানে দেখে এবং স্টাডি করে যা বুঝতে পারলাম নকশাগুলো বাংলা আরব ফার্সি এবং পাইজেন্টাইন দ্বারা স্থাপত্য মসজিদটি যেমন সুদীর্ঘ তেমনই সৌন্দর্য এবং মসজিদের ভেতরে রয়েছে সুন্দর একটি বড় গ্যালারি এই গ্যালারিটি সম্ভবত মহিলাদের জন্য ব্যবহার করা হতো এবং এই গ্যালারি মসজিদের একটি আকর্ষণীয় সুন্দর দিক যা মসজিদটিকে আরও সুন্দর করে তুলেছে এই মসজিদে বিভিন্ন ধরনের নকশা তৈরি করা হয়েছিল যদিও বা মসজিদটি তার আকারের কারণে দূর থেকেও অনেকটাই আকর্ষণীয় কিন্তু সূক্ষ্মভাবে পরিকল্পিত সাজসজ্জার কারণে এটি থেকে একটি ভালো মানে এটির থেকে একটু ভালো দূরত্বে দাঁড়িয়ে দাঁড়ালে পরেও অনেকটা সুন্দর দেখা যায় এবং দূর থেকে যদি কাছে না আসা যায় তাহলে অবশ্যই সুন্দর দৃশ্যগুলো দেখা যাবে না দামি এবং সুন্দর কালো পাথরে তৈরি এই দেওয়ালটিতে রয়েছে একটি জানালা তিনটি খিলান এবং ওপরে আমরা দেখলাম রয়েছে দুটি পদ্ম ফুল এই পদ্ম ফুল এবং হিন্দুদের আরও বিভিন্ন ধরনের মূর্তি সম্বন্ধে অনেকের অনেক ধরনের প্রশ্ন যেটা আমি স্টাডি করে যা জানতে পেরেছিলাম তাই আমি তোমাদের সঙ্গে কিছুক্ষণ ভাদে শেয়ার করছি তার আগে আমি এই পাথরের ফুল ভবনের ব্যাপারে যা জেনেছিলাম তা যদি বলি তাহলে এই পাথরের ফুল ভবনের চারপাশে অভ্যন্তর এবং বহির্ভাবের খিলান এক একসঙ্গে রয়েছে উইকিপিডিয়া থেকে জানা যায় এই মসজিদের পরিকল্পনা দাম্বেশকর বড় মসজিদের অনুরূপ আমি এখন রয়েছি গ্যালারির নিচের অংশের দিকে এখান থেকে ঘোরার পর ওপরের দিকে যাব ওপরে যে গ্যালারির অংশটা আছে যেটা সম্ভবত মহিলাদের জন্য ব্যবহার করা হতো অবশ্যই সেইখানেও ঘুরতে যাব সেইখানেও দেখব কী কী রয়েছে আর এইখানে তো আমার খুব সুন্দর লাগছে আর যদি আমাদের এই আদিনার পরিবেশ সম্বন্ধে তোমাদেরকে বলা যায় এখনকার এই আদিনার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি দৃশ্য যদিও বা এখন আমাদের এই আদিনাকে পিকনিক স্পট হিসেবে ইউজ করা হয় এখানে প্রচুর পর্যটকরা প্রায় ডেলি ঘুরতে আসে এবং অনেক অনেক জায়গা থেকে ঘুরতে আসে দেখে এক্সপ্লোর করে অনেকে ব্লগিং করে যদিও বা আদিনা সম্বন্ধে অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে তোমরা চেক করে নিতে পারো সম্পূর্ণ মসজিদটি দামি সুদীর্ঘ কালো পাথর ইট পোড়ামাটি টেরাকোটা চুন ইত্যাদি দ্বারা নির্মিত মসজিদটি এতটাই বড় যে এটি তৈরিতে কয়েকশো কোটি ইট পাথর ব্যবহার করা হয়েছিল সুদীর্ঘ কালো পাথরগুলি ভীষণ মসৃণ এই পাথরেই রয়েছে খোদাই করা বিভিন্ন ধরনের কারুকার্য রয়েছে আরবি ভাষায় লেখা লিপি যার বেশিরভাগটাই দেখা যায় জেনেনা গ্যালারির ভেতরে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আরও রয়েছে নৃত্যরত কিছু নারীর মূর্তি ছোট বড় পদ্মফুল সাবেকি নকশা এবং কিছু গণেশের মূর্তি এই হিন্দু মূর্তিগুলো সম্বন্ধে অনেক ধরনের কথাবার্তা হয়েছিল এর আগে যেগুলো হিস্ট্রিক্যাল বুকে একদমই অন্য রকমভাবে লেখা আছে যা আমি কিছুক্ষণ বাদে ব্যাখ্যা করছি বাইরেকার এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে চললাম ভেতরের দিকে এটি হলো সেই জেনারেল গ্যালারির ভেতরে যাওয়ার পথ সম্পূর্ণটাই পাথরে তৈরি দেখতে পাচ্ছ নিচ থেকে শুরু করে ওপর অব্দি নিচের মেঝেটাও পাথরে তৈরি করা নিচে যদিও বা কিছু বালির অংশ কিছু চুন দেখা যায় এই রাস্তাটা দিয়েই যেতে হয় গ্যালারির ভেতরে যা সম্ভবত মহিলাদের জন্য ব্যবহার করা হতো আর এই পাথরগুলো বিভিন্ন ধরনের কিছুটা কালো পাথর কিছুটা একটু সূক্ষ্ম পাথর এগুলো আর এই বাইরের অংশটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে তৈরি করা বেশিরভাগই পাথরে তৈরি এবং এই মেঝেতে কথিত রয়েছে এবং বিভিন্ন হিস্ট্রিক্যাল বুক থেকে জানা যায় এই মেঝেতেই সিকন্দর সার যখন মৃত্যু হয় তারপর তার কবর এখানেই দেওয়া হয়েছিল যা জানা যায় পরে কিছু ঐতিহাসিকবিদ এবং প্রত্নতাত্ত্বিকবিদরা এখান থেকে একটা বডি উদ্ধার উদ্ধার করেছিলেন আর এটা হলো সেই জেনারেল জেনেনা গ্যালারির বাইরের যে জানালা আছে তার থেকে নিচের দৃশ্য আর এই রাস্তাটা হলো প্রবেশপথ মানে এই রাস্তাটা দিয়ে আমরা ভেতরে এসেছিলাম আর এই জেনানা গ্যালারি একদম উল্টো দিকে রয়েছে ওই রাস্তাটা দিয়েও আসা যায় আবার মসজিদের ভেতরে যে গ্যালারিটা আছে নিচের নিচের যে গ্যালারিটা যেটা আমি দেখালাম তার পাশ দিয়েও আসা যায় খুব সুন্দর লাগছে না দৃশ্যগুলো আমার তো ভীষণ সুন্দর লাগছে আমি ভীষণভাবে এনজয় করছি এটা হলো গ্যালারির নিচের অংশ ওই যে দেখতে পাচ্ছ ওপরে ওই ওপরে যাওয়ার কথা আমাদের আর এই পাশে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সিঁড়িটা হয়তো বা মানে আনুমানিকভাবে হয়তো বা আমার মতে যা মনে হয় যে ওইখানে যে পাথর দেওয়া ছিল পরে যা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিলো এবং ওই জায়গাটাকে আবার নতুনভাবে ইউজ করার জন্য ওইখানে যে কাঠ ব্যবহার করা হয়েছে কাঠ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে তখনই হয়তো বা এটা ইউজ করা হয়েছিল মানে এই সিঁড়িটা বানানো হয়েছিল যে দেখতে পাচ্ছ এখানে একটা ছয় ফিটের মানুষ আরামসে হেঁটে যেতে পারবে এরকমটা উচ্চতা আছে যেটা এখন এখানে বোঝা যাচ্ছে না নিচের অংশটা আর ওপরের গ্যালারিটা তো ভীষণই সুন্দর আমি একটু বাদে দেখাচ্ছি দাঁড়াও যদি গ্যালারির নিচের অংশটা দিয়ে হেঁটে যাওয়া যায় তাহলে এখানে দেখা যাচ্ছে স্পষ্টভাবে যে সম্পূর্ণটা কাঠ দিয়ে মেঝেটা তৈরি করা হয়েছে যেহেতু এখানে আগে পাথর দেওয়া ছিল এবং সেটি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় আর ওইখানে তো অনেক পর্যটকরা ঘুরতে আসে যেই কারণে আবার নতুন করে কাঠ দিয়ে নির্মিত করা হয় যাতে ওপরে যদি কোনো পর্যটকরা যায় যাতে তাতে কোনো অসুবিধে না হয় যেই কারণে এই গ্যালারির নিচের অংশের দেওয়ালেও রয়েছে ভীষণ সুন্দর কারুকার্য ছোট বড় ফুল পদ্ম ফুলের ডিজাইন এবং এই খিলানগুলোতেও রয়েছে সুন্দর সুন্দর ছোট্ট ছোট কারুকার্য ছোট্ট ছোট্ট ডিজাইন যা দেখতে ভীষণই সুন্দর লাগছিল এর উচ্চতাও অনেকটাই বড় এবং অনেকটাই উঁচু ভিডিওতে জানি না কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনাসামনি দেখলে তোমরা ভীষণভাবে এনজয় করবে এই হলো জেনেনা গ্যালারির ভেতরে ঢোকার প্রবেশ পথ মানে দরজা এই ঢোকার দরজাতেই রয়েছে একটি গণেশ মূর্তি মানে গণেশ মূর্তি ঠিক বোঝা যায় না আদতেও তবে অনুমান করা যায় ওটা গণেশেরই মূর্তি আর এই গ্যালারির ভেতরের অংশটা মহিলাদের জন্য ইউজ করা হতো ভীষণই সুন্দর একটা জায়গা এখন তো যদিও বা কাঠ দিয়ে মেঝেটা তৈরি করা আছে কিন্তু কিছু কিছু অংশে এখন অবধি পাথর অল্প হলেও রয়ে গেছে একবার ভেবে দেখো জাস্ট ইমাজিনেশন যে এইখানে যখন পাথর ছিল তখন কতটাই না সুন্দর লাগছিল দেখতে গ্যালারির ওপরের অংশের ডিজাইনগুলোও ভীষণ সুন্দর আর হিস্ট্রিক্যাল বুক থেকে জানা যায় যে এইখানে কিছু পর্দার মতো দেওয়া ছিল যা এখন নেই অনেক বছর আগেকার এগুলো জিনিস কিছু থাকে কিছু থাকে না এরকমটাই তো স্বাভাবিক তাই না তাই যে এতটাই রয়েছে সেটাই অনেক এই যে এই পাশটায় রয়েছে খুব সুন্দরভাবে কালো পাথরে ডিজাইন করা কিছু নকশা এবং আরবি ভাষায় লেখা অনেক লিপি আর এখান থেকে যদি নিচের অংশটা দেখি তবুও খুব সুন্দর লাগে দেখতে নিচে অনেক মানুষ ঘুরছে ছবি তুলছে আর অনেক এনজয় করছে আমরাও ঘুরছিলাম বেশ ভালোই লাগছিল এখানে ঘোরাঘুরি করতে এখান থেকে বাইরের দৃশ্যটাও ভীষণই সুন্দর লাগছিল দেখাচ্ছি এখানে কত পর্যটক ওইখানে রয়েছে একটি কবরস্থান সেটা ব্যাপারে আমি কিছুক্ষণ পর বলছি ঠিক আছে কত মানুষজন এখানে ঘুরে বেড়াচ্ছে তাই না তো চলো এবারে যাই ওই লিপিগুলোর কাছে এই যে কালো পাথরে খোদাই করা ছোট্ট ছোট্ট ভীষণ সুন্দর নকশা যা সাবেকি ডিজাইন আগেকার এবং এর ওপরে রয়েছে খুব সুন্দরভাবে লিখা আরবি ভাষার কিছু জানি না লাইনগুলো আমিও বা কিছু বুঝতে পারছি না এবং এখানে রয়েছে একটি পদ্ম ফুলের ডিজাইন খুব সুন্দর লাগছে না নকশাগুলো কালো পাথরে খোদাই করে ছোট্ট ছোট্টভাবে লেখা এবং ছোট ছোটভাবে ডিজাইন আর এই এত সুন্দর একটা জায়গা কে না উপভোগ করতে চায় বলো এই মসজিদের ওপর যতগুলো কারুকার্য রয়েছে তার মধ্যে থেকে হিন্দু প্রতীক তো অনেক আছে যেরকম কিছু নারী মূর্তি মানে নৃত্যরত নারী মূর্তি বিভিন্ন দেবদেবীর মূর্তি কিছু ফুল যেমন বেশিরভাগই পদ্ম ফুলের ডিজাইন এগুলো সম্বন্ধে অনেক ধরনের প্রশ্ন আছে যে এখানে কেন আছে সেগুলোর ব্যাপারে আমারও প্রথম প্রথম একটু প্রশ্ন জেগেছিল মনে কিন্তু পরে আমি জানতে পারি বই পড়ে মানে ঐতিহাসিক সুখময় মুখোপাধ্যায়ের লেখা বাংলার ইতিহাস বই থেকে জানা যায় যে সিকান্দার শাহর সময় মসজিদটি তৈরি হয়েছিল তাতে সময় লেগে গেছে প্রায় দশ বছর এবং তিনি মসজিদে রাজত্ব করেন ও বেশ কয়েক বছর পর সিকান্দার শাহর মৃত্যু ঘটে এবং তারও কয়েক বছর পর সিকান্দার শাহর বংশধরের থেকে রাজা গণেশ ধর্মবিদ্বেষী হয়ে আসেন এবং মসজিদটি বন্ধ করে দেন এবং কিছু কিছু মানুষজনকে কারাগারে বন্ধ করে দেন তারপর সেখানে নামাজ পড়া বন্ধ হয়ে যায় বলতে গেলে পুরো মসজিদটাই বন্ধ হয়ে গেছিলো কয়েক বছরের জন্য যেহেতু তখন রাজা গণেশের অধীনে ছিল এই মসজিদটি সে কারণে রাজা গণেশ তার অধীনে থাকাকালীন মসজিদটিকে তার কাছারি বাড়ি হিসেবে নির্মিত করেন কাছারি বাড়ি হিসেবে তিনি ব্যবহার করতেন এবং অনুমান করা যায় ঐতিহাসিকদের মতে হয়তো বা তখনই এই মসজিদের কিছু কিছু কারুকার্য চেঞ্জ করা হয়েছিল যেমন তখন মানে রাজা গণেশের অধীনে যখন আসে তখন সেখানে হয়তো বা কিছু কিছু ডিজাইন এনে আলাদাভাবে লাগানো হয়েছিল বা খোদাই করে তৈরি করা হয়েছিল এরকমভাবে অনুমান করা যায় এবং পরে ধর্ম নিয়ে যখন কিছু সমস্যা হয়ে পড়ে যখন ইব্রাহিম ইসলাম লোকজন নিয়ে যখন এখানে এসে সমস্যা তৈরি করেন তখন তো গণেশ রাজা গণেশ পেরে উঠছিলেন না তার সঙ্গে তিনি পেরে না ওঠার কারণে তার পুত্র যদুকে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করান এবং ক্ষমতায় বসান গণেশপুত্র যদু ইসলাম গ্রহণ করে হন জালালউদ্দিন মোহাম্মদ শাহ তিনি চোদ্দোশো আঠেরো থেকে চোদ্দোশো তেত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেন এবং এই জালালউদ্দিনের জালালউদ্দিনের কৃতিত্ব অনেকটাই আছে তিনি অনেকটাই ধর্মের কাজ করেছিলেন তিনি সঠিকভাবে তার মতো করে চালিয়ে গেছিলেন বাংলা শাসন করেছিলেন এবং তিনি আরও অনেক ভালো ভালো কাজ করেছিলেন বলেছিলাম আমি এই এখন দেখা যাচ্ছে যে কবরটি সেটির ব্যাপারে কিছু বলবো আমি সম্পূর্ণ তো আমার মত অনুসারে কোনো কিছু বলছি না আমি যা পড়ে জেনেছি তাই বলছি এবং পড়ে যা জানতে পেরেছি এই যে বর্তমানে এখানে যে কবরটি দেখা যাচ্ছে সেটি সবাই দেখতে পাচ্ছ তোমরা আর আমিও দেখতে পাচ্ছি সম্পূর্ণ ইটের তৈরি এবং তখনকার সময় ইঁট দিয়ে কবর এরকমভাবে বাঁধানো হতো না এবং জানা যায় যে এটি একটি ভিখারির কবরস্থান হতে পারে সম্ভবত এরকমটাই অনুমান করা যায় আচ্ছা চলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর আমি এতক্ষণ পর্যন্ত যা যা বললাম যা যা অনুমান করে বলেছি সম্পূর্ণটাই কিন্তু ইতিহাস বই এবং উইকিপিডিয়া থেকে জানা এবং নিজে চোখে কিছু দেখা অনুমান করা এই সমস্ত কিছুই তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই যারা যারা এখন অবধি নতুন আমার চ্যানেলে নতুন দেখছো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটিও হিট করে দিও তো টাটা এভরিওয়ান সকলে ভালো থেকো দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে অথবা ব্লগে টাটা